সম্মানিত দর্শক দারুণ একটি ভিডিও নিয়ে এসেছে আজকে ভিডিওটি হচ্ছে একটি চার্জিং সকেট মেকিং দেখতে পারতেছেন সহজে resistor LED charging socket diode দিয়ে কমপ্লিট হয়ে গেল একটি নষ্ট ব্যাটারি ওকে তো এখন এই ব্যাটারিটি দিয়ে সম্পূর্ণ কাজ করা যাবে আপনি একটি লাইট চালাতে পারবেন একটি যে কোনো কাজ করতে পারবেন এত সহজ একটি কাজ অবশ্যই ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকবেন